এক সময় তয়েবের মাটিতে আপনার শরীরের রক্ত পড়ায় আমি হুমর দেখেছি আমি এক সময় ওর যেন এমনি করে দত্তান মোবারক হাসাইন হাতে দেখেছি কিন্তু এ সময় যেন সরাসরি দুই চোখ দিয়ে নবীজি আপনার শরীরের এই দুরবস্থা দেখে আমি সহ্য করতে পারি না তাই যেন কান্দিছি আল্লাহ নবী হজরত ওমরকে সময় বললেন ইজারাইতাহ وملكا كبيرا عليهم ثياب سندوس الخضر واستبرق وحل عثابر من فزة وساكهم ربهم كان سرابا طهورا বিশ্বনবী বললেন ওমর চোখের পানি বুঝে জান্নাতের যে আরাম আরাইস বেহেস্তের যে আরাম আরাইস সেই আরাম আরাইসের তুলনায় দুনিয়ার কি আরাম আরাইস কি উত্তম উমর আমি মোহাম্মদ সাল্লাম বলতেছি উত্তম মোটেও নয় ফলে যেন ওই জান্নাতের স্বর্গের আরাম আর আরাইসের কাছে এগুলি কিচ্ছু না দুনিয়ার বাচ্চাদের আরামগুলি ফলে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সালাম আমার শরীরে এরকম একটা দাগ পড়ে গিয়েছে তাই দেখে ওমর তুমি কান্না করো না আমি যে জান্নাতের আশা রাখি তুমিও সেই জান্নাতের আশা রাখো ভুলে যেও না এরপরও তিনি কাঁদতেছেন আল্লাহ নই বলছেন ওমর এরপরও তুমি কেন কান্না করো হাতে ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সব কথা সত্য মেনে নিলাম কিন্তু কায়ামতের মাঠে আমি উমর তো ধরা পড়ে যাব বাঁচবো না বলে সুবাহ আমি উমর বাঁচতে পারবো না বলে কেন উমর এ কথা বলো হাতে তো উমর বলেন আমি আপনার সব কথা মেনেছি আপনার সঙ্গে যেন দেখা যায় কোনো সময় যেন বেআবি করলাম না ইয়ার রসুল আল্লাহে কিন্তু কেয়ামতের মাঠে আল্লাহ যদি বলেন অমর রে শত গুণা করেছিলে দুনিয়ার জমিনে সব পাপ মোচন করে দিয়েছি আমার নবীকে মহব্বত করার কারণে কিন্তু আমার এমন একটা তুমি গুণা করেছো যে গুণাটা আমি ক্ষমা করি নাই আল্লাহ যদি বলে দেয় সেই গুণাটার নাম এমনি করে আমার নবীকে কেন হত্যা করার জন্য গেছিল ওমর জবাব চাই জবাব দে আল্লাহ যদি এই প্রশ্ন করে দেয় আমি উমর যেন জাহান নামে চলে যাব আমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে ওই জন্য হুজুর কামতেছি আল্লাহ বলেন উমর আল্লাহ সাক্ষী আমি মোহাম্মদ সাক্ষী উমর কাঁদিস না আয় আমার কাছে নবী যেন উমরের একটা হাত ধরলেন হাত ধরলেন মসজিদে নবিয়ার মধ্যে প্রবেশ করতে যাচ্ছেন মসজিদের মধ্যে সাহাবা বসে আছেন এমন সময় সাহাবিরা যেন ফেল ফেল করে চেয়েছে যেন দেখতে আছেন এরকম কেন তিনজনই একসঙ্গে কেন ঢোকেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম হাজরত ওমর আউ দুজনকে ধরে একসঙ্গে ঢোকে বললেন বললেন ও নৌমিয়া মসজিদের সাহাবিরা ও আমার সাহাবিরা ভালো করে শোনো আজকে যেমন আমি মোহাম্মদ সাল্লাম হাতে দাউবাকার সিদ্দিক আর হাতে উমরকে সঙ্গে করে নিয়ে একসঙ্গে যেমন মসজিদে প্রবেশ করলাম এমনি করে একই সঙ্গে জান্নাতের মধ্যে আমি ওমর আউবাকার আর আমি মোহাম্মদ সাল্লাম প্রবেশ করিব নবী এই কথা শোনার পরে হজরত ওমর চোখের পানি পুষলেন আর চোখের পানি পোষার পরে তিনি মসজিদে নবিয়ার মধ্যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে বলেন ইয়া রসুল আল্লাহ এই মসজিদে নবিয়াতে মাদ্রাসা স্থাপন করতে হবে শিক্ষার ব্যবস্থা করতে হবে তোলবা হবো আমি ওমর তোলবা হবে হজরতে বেলাল তোলবা হবে হজরত আবু হরেরা তোলবা হবে এমনি করে হজরতে হাক্কা তোলবা হবে এমনি করে দেখা হয় খালেদ বিন অলিদ তোলবা হবে হজরত আবু তাল্লাহা হজরত আবু তার্তা এমনি করে তোলবা হবো আমরা আমরা তিন শিখবো তৌহিদ শিখবো রিসালাত শিখবো আখেরাত শিখবো জান্নাত জাহান্নাম শিখবো কোরআন শিখবো হাদিস শিখবো বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম কোরআনের তালিম দেওয়ার জন্য একটা জায়গা পর্যন্ত যারাকে তৈরি করে দিলেন তাদের নাম ছিল আমার ভাইরা রাত্রি প্রায় সাড়ে নটা অতিক্রম করেছে এটা যেহেতু আমি যদি ভাবে কোরআন থেকে তাফসির করে যাই ভোরবেলা হয়ে যাবে আপনাদের প্রাণ একটু কোনো ভরবে না কি কোরআন আলোচনা হচ্ছে জরিবুল সুবাহ আচ্ছা মানুষকে খিদা লাগলে ভাত মুড়ি খায় যে খিদা দূর হয় কিন্তু মানুষের মধ্যে যে আত্মা রুহ আছে রুহের খোরাক কি রুহের খোরাক কি রুহের খোরাক হচ্ছে কোরআন রুহের খোরাক হচ্ছে এটি করে দেখা যায় বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের হাদিস জোরে বলি সুবাহ আরো জন বলি সুবাহ এই হাদিসকে আমরা বাঁচাতে চাই না চাই না নবীকে বাঁচাতে চাই না চাই না ফলে এখানে যতগুলো মানুষ বসে আছে আপনারা একটা নিয়ত করে নেন এমাম বহারি রহমাতুল্লাহ আলাই কোনটা কথা বলে এই এমাম বহারির কথা বলতে গিয়ে আমার আবার একটা কথা মনে পড়ে গেল হ্যাঁ ইমাম বহারি রহমাতুল্লাহ আলাই বিশ্বনবীর হাদিস যখন লিখতে বসতেন তখন তিনি সুন্দর করে উজু করতেন ধরে বলি সুন্দর করে বিশ্বাস করে দাতন করে উজু করে দুই রেখা যেন নফর নামাজ পড়তেন আল্লাহর কাছে কানতেন কান্না করার পরে তিনি যেন হাদিস লিখতে বসতেন একদিন হাদিস লিখতে বসে গিয়েছেন আর দেখা যায় এত দামি দামি তখন কলম ছিল না দেখা যায় কালির জায়গায় যেন একটা গাছের ডাল কেটে নিয়ে এমনি করে যেন ডুবাচ্ছেন আর হাদিসগুলি যেন লিখছেন আর একজন গোলাম পানির বালটি হাতে করে নিয়ে যেতে গিয়ে ওই কালির জায়গায় দেখা যায় পা লেগে গেল লাথি লেগে গেল আর যেন দুয়ারটা উল্টে গেল হাজরাতে এমাম বহরি রহমতুল্লাহ আলাই যেন সুলুপিন আওয়াজে গোলামটাকে বললেন কাইফাম তামসি কাইফা তামসি তুমি কেমন করে চলছো বাবা এমন সময় গোলামটা মেসাজ দেখিয়ে বলল কেই আমসি আমি কেমন করে চলবো আমি ঠিক চলছি আপনাদের আপনার বসার ঢং নাই এখন আমরা মাদ্রাসায় লেখাপড়া করব মাদ্রাসা গড়ব মসজিদ গড়ব কিন্তু গভর্নমেন্ট বলছে তোমাদের এখন এগুলো করা চলবে না চলবে না চলবে না আর আমরা মুসলমান বলছি আমরা কলমা ছাড়া বাঁচব না বাঁচব না বাঁচব না না না আমরা কলমাওয়ালা ফলে আমরা মাদ্রাসা করব আমরা মসজিদ করব কথা আশ্চর্য হয়ে যায় লকডাউনের সময় এই মারাত্মক সময় সাত কিলোমিটার লম্বা করে একটা ব্রিজ তৈরি করলো সাত কিলোমিটার রাস্তার উপরে ব্রিজ তৈরি করলো অথচ সে সময় কাউকে করোনা হলো না ব্রিজ হয়ে গেল রাম মন্দিরে মন্দির ভেঙে দেওয়া হলো যাতে করে ছয় ডিসেম্বরের মতো এরকম যাতে হট্টগোল না হয় বলে এই লকডাউনের মধ্যে সেই মন্দিরকে ভেঙে দেওয়া হলো মসজিদ বানাবার কাজ শুরু হয়ে গেল কি যেন মেদিনীপুরের একটা লোক কথা বুঝেন কিনা মেদিনীপুরের একটা লোক সে বলছে তার মিটিংয়ে সে বলছে তোমরা দশটা করে টাকা দাও দশটা করে টাকা দাও কেন্দ্র সরকার আমার কাছে চেয়েছেন সেখানে রাম মন্দির হচ্ছে বলে দশটা টাকার চাঁদা দাও সেই মিটিংয়ে নন্দীগ্রাম এলাকার অনেক মুসলমানও ছিল দাড়িওয়ালা টুপিওয়ালাও ছিল আমি লক্ষ্য করেছিলাম যে শোভিন্দ অধিকারীর যদি এই কথা শুনে তোমরা কেউ যদি একটাও টাকা চাঁদা দিয়ে দাও ওই মন্দিরে পূজা করে যারা শিখ করে বসরেকানি করে জাহান নামে যাবে যদি কোনো মুসলমান একটা টাকাও চাঁদা দেয় তার সমতুল্য পাপ করে সেও জাহান নামে যাবে কথা বুঝতে পারেন নাই ফলে আমরা মন্দির বানার জন্য চাঁদা চাই না আমরা চাঁদা চাইছি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সালামের মাদ্রাসার জন্য চাঁদা চাইছি এইখানে যত মানুষ বসা আছেন গরিবী হালাত হলেও কেউ খাবার এরকম খাই না যে এরকম কেউ গরিব নাই এরকম গরিব দেখা যায় না আজকে আবার গরিব কে আছে তার বাড়িতে দুপুর বেলায় দুটো গরম ভাত হয় সে গরিব নয় গরিব নয় গরিব নয় গরিব নয় ফকির নয় ফকির নয় বিস্কিট নয় বিস্কিট নয় ফলে বিশ্বনবীর মাদ্রাসা মাদ্রাসা গড়ার জন্য এখানে যারা বসে আছেন যতগুলো মানুষ বসে আছেন বারো ব্যক্তির মধ্যে এমন কিছু ব্যক্তি আপনারা তিরিশ জন মানুষ তিরিশ জন মানুষ বেশি করে চাইব না একটা করে হাজার টাকা চাইব আপনারা শুধু নিয়োগটা করে নিয়ে আর রসুল আল্লাহ আপনাকে দেখতেছি না আপনার হাতের পানি পান করে জান্নাতে যাবার আশায় একটা হাজার টাকা আমি লেখায়া দিলাম দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যে যেমন ব্যক্তি আপনারা দেবেন কিন্তু নিম্ন আমি দাম চাইছি একটা হাজার টাকা এই ফেরেস্তার মজলিসে এই কোরআনের তাফসিরে কে বলবেন হাত উঠাইয়া যে আমি একটা হাজার টাকা বিশ্ব নবীর হাতের পানি পান করার জন্য নবীর মাদ্রাসায় দান করে দিলাম কে বলবেন একটা মানুষ হাত উঠিয়ে বলবেন ইনশাআল্লাহ এক হাজার টাকা বসে আছেন আমি তো জানি না যারা পাঁচ হাজার টাকা দেওয়ার মতো ব্যক্তি খবরদার এক হাজার টাকা দিয়ে কিন্তু শেষ করবেন না দয়া করে কারণ আপনাদের অবস্থার ব্যাপারটা আল্লাহ পাক খুব জানেন অবস্থা ব্যাপারে অবগত আছেন ফলে এক হাজার টাকা একজন হয়েছে কোরআন তিরিশ পারা সুবানাল আর একজন দিয়েছেন এক হাজার টাকা দুইজন কোরআন তিরিশ পারা যেহেতু আমি তিরিশটা মানুষের কাছে দিয়েছি একটা করে হাজার টাকা এক আরেকজন হাত উঠেছে দেখুন ওইদিকে আমি তো হ্যাঁ তাহলে দুইজন হলো বজলু সর্বত যারা এই সামনে আসুন এইখানে যে ডাকছে হাত দিয়ে আসুন দিয়ে তাহলে তিনজন হলো ভাই যান আপনি যান যান যান তাহলে পরে তিনজন হয়েছে আলহামদুলিল্লাহ একটা করে হাজার টাকা আর যাদের কাছে যা আছে ওটা তো দিবেনি কিন্তু আপনারা একটা করে হাজার টাকা আগে তিরিশ জন মানুষ দেন কেন বললাম কোরআনের যারা হাফেজ কোরআনের যারা হাফিজাম বোহারি শরীফের হাদিস আল্লাহর হাবিব পাক জবানে বয়ান দিয়ে দিলেন কায়ামতের মাঠে আল্লাহ নিজে স্বয়ং বলবেন ও কোরআনের হাফেজারা কোরআন পড়তে পড়তে যাও আর জান্নাত লাভ করতে করতে যাও সুবহান আল্লাহ হাফেজ যেন দেখা যায় কোরআন পড়তে থাকবে জান্নাতে যেতে থাকবে আর একজন কোরআনের হাফেজ দশটা মানুষকে যেন সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে সোহান আল্লাহ বলেন আরো আল্লাহ কোরআনের হাফেজকে আল্লাহ পাক বলবেন কোরআন পড়তে পড়তে জান্নাত লাভ করো আর একজন আমলিয়া তলা কোরআনের হাফেজ আরও দশজন মানুষ বিশ্ব নবীর ওম্মদকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাবে সে বলবে আল্লাহ যেন এই কোরআন যে মাদ্রাসায় পড়েছিলাম শিখেছিলাম এই বান্দারা যেন সেই মাদ্রাসায় হাজার হাজার টাকা দান করেছিল ফলে আমি কোরআনের হাফে একা যাব না আমি যেন এই জনকে সঙ্গে করে নিয়ে যাব সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ পারমিশন দেবে যাও জান্নাত চলে যাও ধরবো সুবাহান আল্লাহ আমরা সেই হাফেজের সঙ্গের সাথী হওয়ার জন্য একটা করে হাজার টাকা চেয়েছি ভাই একটা করে হাজার টাকা তিরিশ পারা করোনা হাফেজ তিরিশ জন মানুষ দেখি পারেন কিনা আপনি একটু সাহস করুন আপনি একটু মনে মনে করুন যে একটা হাজার টাকা কি এমন তো কিছু না একটা হাজার টাকা কি বিশাল টাকা কিছুই না নবী যেন বলেন একটু লক্ষ্য করো তোমার মায়ের পেটে তুমি যখন ছিলে তখন আল্লাহ পাক তোমাকে যেন দুনিয়ায় যখন আনলো তোমার মুখে যেন দাঁত ছিল না যেটা বলে হান আল্লাহ মায়ের পেট থেকে যখন আসলাম তখন আমার মুখে দাঁত ছিল ছিল না এখন যেমন বড় বড় দাঁত এরকম দাঁত ছিল ছিল না দাঁতই ছিল না কিন্তু দেখা যায় এমনি করে আল্লাহ পাক যেন মুরগি এমনি করে হাঁস সেই ডিম থেকে যখন দেখা যায় পিলে নিয়ে আসলেন যখন চা ছা বাচ্চা নিয়ে আসলেন তখন তার শরীরে যেন লোম যেন বানায় দিলেন ধরে বলে সুবাহান আল্লাহ আল্লাহ পাকের এই কুদরাত কাজ করে ফলে সেই আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালামের উপরে যে কোরআন অবতীর্ণ হলো সেই কোরআনের যারা হাফেজ হয়ে যাবে আল্লাহ পাক তার কুদরাতে কাজ করবে আর আল্লাহ পাক বলবেন হাফেজেরা যাও যাও জান্নাতে চলে যাও এই দশজনকে নিয়েও জান্নাতে যাও যেহেতু এরা একটা একটা করে হাজার টাকা আমার নবীর মাদ্রাসায় দান করেছে সুবাহ আমরা মনে মনে করি এক হাজার টাকা দিব তো পাবো কোথায় পাবো কোথায় মনের মধ্যে চিন্তা হয় আল্লাহ বলছে আরে বান্দা তুই যখন তোর মায়ের পেটে ছিলি তখন তোকে খাবারের ব্যবস্থা করে দিলাম আর আমার নবীর মাদ্রাসায় একটা হাজার টাকা লেখাবি ওই টাকাটাকে আমি দেওয়ার ব্যবস্থা করে দিতে পারি না জোরে বলে সুমান আল্লাহ আল্লাহ পারে না পারে না এই পারে না পারে না যেহেতু পারে সেহেতু দেরি কেন করছেন হাতটা চটচট করে উঠান আর বলুন যে একটা হাজার টাকা আমি লেখাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ, আমি দোয়া করবো একসঙ্গে দোয়া করবো হাত তুলে আমি হ্যাঁ লেখুন আপনি লিখুন লেখার কাগজটা নিয়ে আসবেন লেখুন লেখুন আপনি লেখুন আলাদা আলহামদুলিল্লাহ ভাই তিরিশ জন মানুষ তিরিশটা মানুষ আমি মোসাফির মানুষ বিশ্বাস করুন এভরিডে দৈনন্দিনের জন্য প্রোগ্রাম আজকে আজকে ধরলেন সেই কার্তিক মাস থেকে প্রোগ্রাম শুরু হয়েছে আমার জন্য লকডাউন ছিল না কথা বুঝেন কিনা আমাকে বহু জায়গা থেকে ফোন করেছে হুজুর কেমন আছেন বলে আল্লাহ পাক যদি মোহাম্মদ রসুল্লা সাল্লামকে গাড়ে সুরে হ্যাঁ গাড়ে সুরে যদি দেখা যায় কাফের বেইমানদের হাত থেকে হেফাজত করেন তো একজন কোরআনের মোবাল্লেক একজন কোরআনের তাফসির কারককে আল্লাহ হেফাজত করবে না করবে না করবে না তারপরে বলে হুজুর এখন তো লকডাউন টাকা পয়সা ইনকাম সব বন্ধ কেমন আছেন বলে মায়ের পেটে আল্লাহ যদি রুজি দেয় আল্লাহকে এই সময় আমাকে না খাইয়ে রাখবে নাকি আল্লাহ আমি জবাবগুলো ঠিক এরকম ভাবে ফোনের মাধ্যমে দিয়েছি আজকে আপনাকে বলি মুসাফিরের দোয়া কবুল হয় না হয় না বলুন হয় না হয় না কে বলেছেন বিশ্বনবী বলেছেন আল্লাহর হাবিব বলেছেন মা বাপের দোয়া যেমন কবুল হয়ে যায় মাজলুম মানুষের দোয়া কবুল হয়ে যায় তেমন করে যেন একজন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায় তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ফলে আমি মুসাফির মানুষ দোয়া করব একটা করে হাজার টাকা যদি আপনি আপনারা দেন তিরিশ পারা কোরআন কোরআনের যেন একটা হক আদায় হয়ে যাবে জোরে বলে সুবাহান আল্লাহ কোরআন যেন করবে ইসরাফিল এক হাজার টাকা আলহামদুলিল্লাহ নগদে এক হাজার টাকা দিয়ে দিয়েছেন ভাই চট্টগ্রাম করে বলুন অনেক অনেক কথা আছে আপনারা শুনতে পারবেন যত তাড়াতাড়ি দিয়ে দিবেন তত তাড়াতাড়ি আমি অজের দিকে ফিরে যাব কথাটা বলতেছিলাম বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন তাড়াতাড়ি কাজ করো না তাড়াতাড়ি কাজ হলো শয়তানের কাজ আবার নবী বললেন তাড়াতাড়ি করো ভালো কাজে মোটেও দেরি করো না জোরে বলি আল্লাহ নবী বললেন ভালো কাজে দেরি করো না ভালো কাজের মধ্যে তিনটা কাজ নবী উল্লেখ করে দিলেন ধরে বলে সুবাহান আল্লাহ কয়জন হয়েছে আপনার কাছে ছয় জন ছয় পাঁচে কত হয় এগারো তিরিশ হওয়ার জন্য আর কত আলহামদুলিল্লাহ আমার সোনার টুকরা একজন এক হাজার আমার সোনার টুকরা আল্লাহ তুমি তো বাড়ায় দাও আল্লাহ যারা দিচ্ছেন আল্লাহ তুমি তাদের ছেলে মেয়ে সন্তান সন্ততিদের ওপরে তোমার রহমত তুমি বর্ষণ করো জোরে গোড়াবে আয় আল্লাহ ওনাদের আলো আওলাদ সন্তান সন্ততির মধ্যে রিলেটিভের মধ্যে যারা মারা গিয়েছে রব্বে কারিম তাদের কবরটাকে কোষাদা করে দাও জোর করে দাও জোর আমিন আমি একসঙ্গে হাত তুলে তো করবো তিরিশ জন মানুষ একটা করে হাজার টাকা আল্লাহর নবীর মহব্বতে বিশ্ব নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার আশায় বলবেন এই এক হাজার টাকা দিয়ে দিলাম যেটা দিচ্ছেন এটা যেন পচে যাবে না সরে যাবে না গলে যাবে না নষ্ট হবে না বরং যেন আল্লাহ পাকের যেন খাতায় সেটা যেন থাকবে আর নাকি যেন আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকবে কবরে চলে যাবেন তারপরেও যেন কবরের ফেতনা থেকে আল্লাহ আপনাকে এই জন্যই বাঁচাইয়া নেবে আচ্ছা কবরে শুধু কি আজাব আছে না ফেতনাও আছে ফেতনা আছে না কবরে যেমন আজাব আছে তেমনি করে ফেতনা আছে এখন শুধু যদি বলেন আমি কবরে আজাব থেকে বাঁচার দোয়া করব তাহলে ফেতনা থেকে বাঁচার দোয়া কি করবেন হ্যাঁ জাহান নামের মধ্যে আগুন আছে জাহান নামের আগুন থেকে বাঁচার দোয়া করলেন কিন্তু জাহান নামের মতো ফেতনা আছে নবী বলছেন তাহলে ফেতনার জন্য কি দোয়া করবেন এমনি করে দেখা যায় মাল যদি বেশি হয়ে যায় তাও ফেতনা আছে গরিব যদি হন তাও ফেতনা আছে আপনারা বলবেন হুজুর যদি গরিব হই তার জন্য ফেতনা কি আছে বলে গরিব মানুষ যদি হয়ে যান প্রবাদ বাক্য আছে অভাবে স্বভাব নষ্ট ঠিক কিনা অভাবে স্বভাব নষ্ট তখন কি হয় হাত পাতে কথা না নবী বললেন নিচুকার হাত চাইতে ওপর হাতটা ভালো ধরে বলে সুবাহান আল্লাহ দানকারীদের হাতটা ভালো কে বলেছেন কে বলেছেন কে বলেছেন নবী বলেছেন দানকারীদের হাত ভালো দানকারীদের হাত ভালো নিচুকার হাত চাইতে ওপর হাতটা ভালো কথা বলতেছিলাম তাহলে সেই ফেতনা আজাদ থেকে কেমন করে বাঁচবেন নবী যেন একটা চূড়ান্ত দোয়া শিখে দিয়েছেন আপনারা তিরিশ জন মানুষ দিয়ে দেবেন ওই দোয়াটা আমি আপনাদেরকে বলে দেব শিখে নেবেন যে নবী দোয়া শিখালেন আল্লাহ নবী বললেন এমনি করে জাহান্নামের ফেতনা কবরের ফেতনা মালদার হলে ফেতনা গরিব হলেও ফেতনা এই ফেতনা থেকে কেমন করে বাঁচবে আমি রাসুল্লাহ কি এই দোয়া শিখাইয়া দেব না অবশ্যই দেব আপনাদেরকে সেই দোয়া আমি শোনাবো তবে তিরিশ জন মানুষ হয়ে যাওয়ার পরেই বলবো নবী বলেন তিনটে কাজ তাড়াতাড়ি করো দেরি করো না দেরি করো না ভালো কাজে দেরি করো ইসমাইল মন্ডল ভাই যে আশাতে যে নিয়তে দান দানকে কবুল করো তুমি দয়াবান ও খোদা দয়াময় করি মোরাবানা বিপদের মাঝে তুমি কবুজে ফেলন আল্লাহ আল্লাহ আল্লাহ তিনটা কাজ বললেন তাড়াতাড়ি করে করো খুব তাড়াতাড়ি করো তিনটা কাজের মধ্যে আল্লাহ নবীকে জিজ্ঞেস করলো কইয়া রাসুল আল্লাহ এই কোন তিনটি কাজ তাড়াতাড়ি করবো নবী বললেন যখন নামাজের ওয়াক হয়ে যাবে তাড়াতাড়ি করে সলাত আদায় করে নাও আর যখন তোমাদের ছেলে মেয়ে বালেগ বালেগা হয়ে যাবে তাড়াতাড়ি করে বিয়ে শাদি দিয়ে দাও আর যখন তোমাদের মধ্যে কাউরি মাইয়াত হয়ে যাবে মত হয়ে যাবে কেউ মারা যাবে সেই লোকটাকে তাড়াতাড়ি করে দাফন করে দাও জরুর আল্লাহ সই হাদিস বর্ণনা করছি হ্যাঁ যে হ্যাঁ কয়জন হয়েছে বলুন ছজন কি নাম কি কি নাম বল বাকি আছে বলো কার কার নাম বললাম আব্দুর রব হাজিসা একটাতে বলো সেলিম মন্ডল শাহাজাদ মন্ডল ইসরাফিল মন্ডল আজিবার মন্ডল ইসমাইল মন্ডল পাঁচ জনা যেন আল্লাহ পাক এক হাজার এক হাজার করে যেন দিয়েছেন তোমার কথা যেন ছিল এক হাজার করে টাকা তোর রাখে দিল যে মাদ্রাসাতে করিতেছে দান দানকে কবুল করো তুমি দয়াবান আরো দয়া চাই কথা তোমার যে কাছে সুখ শান্তি দাও কথা দুনিয়ার মাঝে ইমানেতে আমানেতে করে দিবে পাকা এই দোয়া চাই খোদা tomando.